সিনিয়র জুনিয়র ফারাস নাই প্রেমে কোনো বয়স নাই প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপুও রাজি হয় স্পিকার আমি তার চার বছর চার মাস চার দিনের বলো তারপরেও মাননীয় স্পিকার আমি